আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার সোনার মদিনা কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি ভুলব না বলতে পারি না اللهم إني أسألك ذلك يا عزيز يا غفار ربي زدني ما زدني ما ما ربي أسر ولا تؤسر من خير ربي زدني ما